আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী রেজাল করিম আবরার সিরিজ আজকে পনেরো আলহামদুলিল্লাহ তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকের এতগুলো আলোচনার একটা সার সংক্ষেপ আপনাদের সামনে আগে সংক্ষিপ্তভাবে বলি আসলে যদি ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখুন আসলে রেজল করিম আবরার তিনি ধারাবাহিকভাবে যে মুজফর বিন মাসেন হাফেজাহুল্লাহ বইয়ের সমালোচনা করছে এর ফলাফল কি ইকুয়ালটি জিরো কেন প্রথমত তিনি সাধারণত আলোচনাগুলো আমি দেখেছি পাঁচটা তিনি রেজাল্ট করিম আমরা ভুল ধরেছি মুজাফর বিন মোহসেন হাফেজাহুল্লার সেই ভুলগুলো হচ্ছে অনুবাদে ভুল সেটা আমি জবাব দিইনি এই কারণে সেটা আমার সাবজেক্ট নয় অনুবাদে ভুল আচ্ছা অনুবাদে ভুল করেছে তাতে কি হয়েছে হ্যাঁ কে না হয়ে গেছে না কে হ্যাঁ হয়ে গেছে জায়জকে না জায়জ না জায়েজকে জায়েজ হয়ে গেছে এমন কিছু হয়েছে কি জি না তারপর আরো কিছু দেখলাম যে রেজল করিম আবরার আরও পাঁচখানা কিছু তাহাকিক মুজাফর বিন হোসেনে ভুল ধরেছে যেগুলো সে নিজেই স্বীকার করে নিয়েছে আসলে হাদিসগুলো জৈব তো মুজাফর বিন মোহসেন হাফিজুল্লাহ যে কারণ দেখিয়েছে সে কারণে জৈব না অথবা যে রেফারেন্স তিনি কোট করেছেন সেই রেফারেন্সের সঙ্গে মিল নেই এই ধরনের তাহলে আমরা বুঝতে পারলাম যে রেজল করিম আবরারের যে ভুলগুলো ধরেছে মুজাফর হোসেনের তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ হাদিসটা জৈব তো মুজাফর যে কারণে জৈব বলেছে এই কারণে জেব না এই ধরনের কিছু ভুল ধরেছে এতে কি সমস্যা মানে কি এটা কি হ্যাঁ কে না না কে হ্যাঁ হয়ে গেল জায়েজ না জায়েজ না জায়েজ জায়েজ হয়ে গেল জি না তারপরে কিছু ভুল ধরেছে সেই ভুলগুলো কি একই ধরনের ভুল যে মুজাফর মহাসেন কিছু হাদিস নিয়ে এসেছে যে হাদিসগুলো তিনি অনুবাদে ভুল করেছে এবং কিছু রেফারেন্সে তিনি ভুল দিয়েছে হাস্যকর অনুবাদ করেছে এগুলো দিয়ে আসলে এই ধরনের ভুল দিয়ে কি হয়েছে এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিছু রেজাল করিম আবদার সাহেবের ভুল ধরিয়ে দিয়েছি চোখে আঙ্গুল দিয়ে এবং তার হুজুর শায়েক মাসাইকদের যে এখন পর্যন্ত তারা কোনো জবাব দিতে এখন পর্যন্ত পারেনি আলহামদুলিল্লাহ পারবেও না তো যেহেতু মুজাফর বিন মহসিনের বই নিয়ে তারা সমালোচনা করে আসলে কি প্রমাণ করতে চাইছে যে মুজাফর বিন মহসিনের বইটা বাতিল তো বাতিল হয়ে গেল তর্কের ক্ষেত্রে ধরে নিলাম ফার্সেক অফ আর্গুমেন্ট কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে ওই মুজাফরের বইটা গোটাটাই ভুল এ টু জেড ভুল তাতে কি সমস্যা হলো আল হাদিস দেব পুরো দলিল কি ভুল হয়ে গেল আর মুজফরের বইটা যদি সম্পূর্ণটা ভুল হয়ে যায় তো সেই বুখারি সে মুসলিম সোনান আবুদাউদ ত্রিমিজি এগুলো তার ভুল না রে ভাই সে বুখারি সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ খুললে রফুল এদের হাদিস পাওয়া যাবে সে বুখারি সাতশো আশি একাশি বিরাশি খুললেই আমিনের হাদিস পাওয়া যাবে সে বুখারি সাতশো ছাপান্ন সাতান্ন খুললেই ইমাম সুরাতুল ফাতে পড়ার দলিল আদিল্লা পাওয়া যাবে স্যার আবু দাউদ সাতশো উনষাট সৈয় খুজাইমা চারশো উনআশি খুললেই বুকের পুরে হাত বাঁধার দলিল এগুলি স্পষ্ট পাওয়া যাবে সে বুখারি হাদিস দু হাজার তেরো খুললেই তারা আট রাকাত এটা প্রমাণ পাওয়া যাবে একাধিক এইভাবে পাওয়া যাবে সেই বুখারি হাদিস তোমার নয়শো নব্বই নয়শো পঁচানব্বই খুললেই এক রাখা বেতের দলিল পাওয়া যাবে তো মুজফর বিন হাফেজ হাফেজাহুল্লার বইটা যদি ভুল প্রমাণ করতে পারে আবরা সাহেব তাতে কি যায় আসে আমাদের আমরা তো বুঝলাম না তারপরেও তিনি যদি ভুল ধরেই তার এত ক্ষান্ত হয় ভুল ধরে আহ্লাদিসদেরকে দেখাচ্ছে দেখো কত বড় আমি মহকিক মুজফর ভুল করেছে অনুবাদে ভুল করেছে তাহাকিকে ভুল করেছে আমি আপনার আমি ভুল ধরেছি যদি উনি ধরেননি ওনার হুজুররা ধরেছে তার জন্য তাদের স্ট্যান্ডার্ড ক্ষেত্রেই তাদের আমরা বইটাকেও আমরা সমালোচনা করতে পারি যে মুজাফর বিন মোহসেন যদি তাহাকিকে ভুল করে বা কিছু গোপন করে তো আপনাদের যে বই এই বইটা আপনাদের উস্তাদের লেখা দলিল সহ নামাজের মাসাইল বইটা মূল লেখক হচ্ছে মৌলানা আব্দুল মতিন সাহেব কিন্তু আসলে বইটা পাঁচজন মুক্তি মিলে আপনাদের লিখতে হয়েছে মুজাফর মহাসিনের বই জবাবের বিন্দু পরিমাণে চেষ্টা করেছেন বিন্দু সাময়িক কিছুটা চেষ্টা করেছেন তারপরে পাঁচজন মহাদেশ মিলে লিখেছেন তো আপনাদের এ বইটার আমি প্রথম দশ নম্বর পর্বে দেখেছি যে বইটা শুরু হয়েছে জয়ফাদিস দিয়ে একামতের মর্মে যে দুইবার করে একামত দিতে হবে হাদিসটা শুরুই হয়েছে জৈব দিয়ে এবং সেই জৈবটা আমাদের স্ট্যান্ডার্ডে নয় এই জৈবটা এ বইটার স্ট্যান্ডার্ডে প্রথম যে হাদিস সেখানে আমাস একজন মুদালিস রাবি আর মুদালিস রাবি প্রসঙ্গে এই বই সাতাশি নম্বর পৃষ্ঠা লিখেছে এটা সূত্র বিচ্ছিন্ন এই হাদিস সহি নয় তা আমরা প্রথম বইটার প্রথম হাদিস দেখিয়ে দিচ্ছি প্রথম এপিসোডে যে আপনাদের এই বইয়ের ওসুল অনুযায়ী এই বইটার ওসুল অনুযায়ী এই বইটা প্রথম হাদিস একদম জৈব মারদুদ গ্রহণযোগ্য নয় আসেন আমরা এই বইটার সংক্ষিপ্ত কিছু তাহাকিক আপনার সামনে দেখি যে তাদের মুফতি সাহেব আসলে রেজাল করিম আবরারের উস্তাদ তিনি কত বড় খেয়ানত করেছে আজকে আপনাদের সামনে দেখাবো আর আমি দেখাচ্ছি এটা শুধুমাত্র দেবন্দি ভার্সেস দেবন্দি দেবন্দীদের বই থেকেই দেবন্দীদেরকে খণ্ডন করব আমি নিজে থেকে কোনো তাহাকিক আপনাকে দেখাবো না আসেন এই বইটার নাম হচ্ছে দলিত নামাজের মাসাইল মৌলানা আব্দুল মতিন সাহেব লিখেছে তামিদুল মৌলাও এই বইটা এর মধ্যে একটা প্রবন্ধ লিখেছে বেতেস্তলাত নিয়ে আব্দুল মালিক সাহেবও লিখেছে আবাক্কা জাকারিও লিখেছে এবং আব্দুল মতিন লিখেছে চারজন মিলে একটা বই রচনা করেছে আসেন এই বইটাই খুলবেন ষাট নম্বর পৃষ্ঠা সিক্সটি দলিল নম্বর দুই দুই নম্বর দলিলটা খুলবেন এই বইটাই একটা হাদিস নিয়ে এসেছে হাদিসটা আমি পরে কি বলছে আবদুল্লাহ জায়েদ রদিল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম আজান ও একামত ছিল জোড়া জোড়া শব্দে দলিল দিয়েছে সুনান তিরমিজি একশো চুরানব্বই নম্বর হাদিস সুপ্রশ্রোতা মণ্ডলী একটা হাদিস তিনি অনুবাদ করার পরে তিনি রেফারেন্স দিয়েছে তিরমিজি একশো চুরানব্বই এখন এই তিরমিজি একশো চুরানব্বই নম্বর হাদিসের রেফারেন্স দিলেন এখন হাদিসটা সহি না জয়ীব না জাল না মৌজু কিছু দেয়নি অথচ গোটা বইটা পূর্ণ আলোচনা এবং প্রত্যেকটা হাদিসের শেষে তারা তাহাকিক লাগিয়েছে তাহাকিক করেছে রেজাল করিম আবরারকে বলবো আপনার জি এই হাদিসটা আনার পরে কেন তাহাকিক পেশ করেনি এই হাদিসটা কি সই হাসান গরিব জয়ীব মৌজু কি কিছু একটা লিখতেই হবে রে ভাই কিছু লেখেনি কেন এটা কেন প্রত্যেকটা জায়গায় আপনারা রচনা করেছেন লিখেছেন কিন্তু এই বইটা এই হাদিসটা নিয়ে আসা পরে কোনো তাহাকিক করেননি কেন আপনার উস্তাদকে জিজ্ঞাসা করবেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কেন তাহাকিক করেনি আসেন আমরা তাদেরই বই থেকে দেখাবো যে হাদিসটা তাহাকিক কেন করেনি আপনারা দেখেছেন যে হাদিসটা তারা রেফারেন্স দিয়েছে সুনান তিরমিজি একশো চুরানব্বই নম্বর হাদিসে হাদিস থেকে তিনি দলিলটা দিয়েছেন আসেন আমরা সুনান তিরমিজি নিয়ে এসেছি এটাও নিয়ে এসেছি একজন দেবন্দী জাস্টিস তাকু উসমানির এটা বঙ্গানুবাদ দর্শে তিরমিজি এই দর্শে তিরমিজির একশো চুরানব্বই নম্বর হাদিসটা আমরা খুলেছি প্রথম খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা আসেন এই হাদিস প্রসঙ্গে কি বলা হচ্ছে দেখেন দর্শে তিরমিজি আল্লামা তাকি উসমানী একশো চুরানব্বই নম্বর রেফারেন্স দিয়েছে মৌলানা আব্দুল মতিন সাহেব দেখেন ঠিক ওই হাদিসটাকে নিয়ে এসেছে হাদিসের রেফারেন্স ঠিক আছে কিন্তু এইখানে ইমাম তিরমিজি রহমুল্লাহ কি বলছে দেখেন ইমাম তিরমিজি রহমুল্লাহ বলেন তারপর দেখেন এই হাদিসের যে রাবি সঙ্গে আপত্তি আছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমাহুল্লাহ তিনি আবদুল্লাহ ইবনে জায়দ রদি আল্লাহ তালা আনু থেকে সরাসরি কিছুই শোনেননি মানে ইনকেতা আছে সূত্র বিচ্ছিন্ন ইমাম তিরমিজি রহমুল্লাহ আরও কি বলছে দেখেন তিনি তার পিতা আব্দুর রহমান থেকে সরাসরি কিছুই শোনেননি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সুনান তিরমিজি এটা জাস্টিস তাক উসমানির এটা আমাদের কোনো অনুবাদ নয় বড় বড় পণ্ডিত আপনার বাংলাতে অনুবাদ করেছেন দর্শের তিরমিজিতে মৌলানা আব্দুল মলিক দলিল শাহ নামাজের মাসালের ষাট নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় দলিল হিসেবে বইটার দ্বিতীয় দলিল হিসেবে যে দলিলটা পেশ করেছে সেটাও জৈব এটা আমাদের তাহাকিকে নয় এটা তাদেরই আল্লামা তাদেরই বই তাদের অনুবাদ তাই লিখেছে আসনান তিরমিজি একশো চুরানব্বই নম্বর হাদিসের হাদিসটা নিয়ে এসেছে আর আশ্চর্য হবেন এই হাদিসটি ইমাম তিরমিজি দুইশো নয় জন্ম দুইশো উনআশিতে মৃত্যু তিনি এই হাদিসটা নিয়ে আসার পরে হাদিসটাতে হুকুম লাগিয়ে দিয়েছে এই হাদিসটা ইনকেতা আছে সূত্র বিচ্ছিন্ন এই হাদিসটা জয়ীব কিন্তু আমাদের মৌলানা আব্দুল মতিন সাহেব এই কথা তিনি লিখেন নাই যে সূত্র বিচ্ছিন্ন কথা লিখে নাই কেন সুনান তিন মিনিট আপনাদের চোখে পড়েছিল না লেখাই তো আছে সুনান তিরমিজিতে যে এটা সূত্র বিচ্ছিন্ন আব্দুর রহমান বিন আবিলাইলা তার পিতা থেকে কিছু শুনে নাই এই কথাটা কেন কেন এড়িয়ে গেলেন কেন এই খেয়ানতটা আপনারা করলেন মুজাফর বিন এটা করেছে সেটা করেছে ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে আসার পরেই তিনি জরা করেছেন তিনি নিজেই হাদিসটার দিকে তিনি বলেছেন যে হাদিসটা আব্দুর রহমান ইবনা আবিলাইলা তার পিতা থেকে কিছুই সরে নাই ইনকেতা আছে সূত্র বিচ্ছিন্ন আছে কিন্তু আপনার উস্তাদ এটাকে সম্পূর্ণ গোপন করলো তো এখন আপনার ভাষা অনুযায়ী রেজাল করিম আবরার আপনার উস্তাদকে কি বাটপার এসব কথা বলবেন আমরা বলতে চাই না তিনি সম্মানিত ব্যক্তি থেকে সম্মানই দিতে চাই তার মানে আমি আপনাকে এটা বোঝাতে চাইছি এখন এই বইটাতে একটা চরম খেয়ানত করেছে মারাত্মক পর্যায়ের মধ্যস্থের কথাটাকে নকল করেনি এবং দলিল হিসেবে পেশ করেছে এখন কি আমরা বলবো এই বইটাকে বাতিল করে দেয় এই বইটার এখন আমি একটা তাহাকে ভুল ধরেছি আপনাদের বই থেকেই এখন আমি কি বুঝাবো বইটাতে ভুল আছে এখন আমি কি বুঝাবো বলেন তো ভাই আপনি যে মুজফ্ফরে বইয়ের ভুল ধরে আপনি কি বুঝাচ্ছেন আর আমি এই বইটার ভুল ধরে এখন কি বুঝাবো দর্শককে আমি তো আগেই বলেছি যে বই লিখবে সে ভুল করবে যে কথা বলবে তার দ্বারা ভুল সংগঠিত হবে তো আপনাদের আপনার উস্তাদ তিনি ওই ত্যাগ করেছে তিনি হাদিস নিয়ে আসার পর ইমাম তিরমিজি এটাকে ইনকেতা সূত্র বিচ্ছিন্ন অভিযোগ করেছে কিন্তু আপনার উস্তাদ এটাকে নিয়ে আসেনি এ হাদিসটা জয়ীব হান্ড্রেড পার্সেন্ট জয়ীব আমরা দেখিয়ে দিচ্ছি জাস্টিস তাকুস মানির বই থেকে আসেন আরও একটি আমরা বই দেখাই এটাও হানাফি ভাইদেরই অনুবাদ আমাদের কোনো অনুবাদ নয় এ বইটা হচ্ছে শোনান দারে কুতনি সুনানে দারে কুতনি প্রথম খণ্ড ইসনেক ফাউন্ডেশন থেকে ছাপা হাদিস নাম্বার নয়শো বারো এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে আসেন আমরা হাদিসটা সুনান দারে কুতনির তাহাকে একটু একটু দেখে নিই সুনান দারে কুতনি ইসনেক ফাউন্ডেশন থেকে ছাপা আমার ঘরের ছাপা নয় ভাই এবং হানাফিদের তত্ত্বাবধানে ইসনেক ফাউন্ডেশন চলে দেখেন সুনান দারে কুতনি প্রথম খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই হাদিস নয়শো বারো নম্বর হাদিস দেখেন আব্দুল মিন জাহিদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লামের আজান একামতের বাক্যগুলো জোড়াই জোড়াই ছিল ইমাম দারাকুতনি সেই যুগে হাদিসটা নিয়ে আসার পরে তিনি কি আপত্তি করেছে দেখেন দেখছেন ইবনে আবিলাইলা হলেন আল কাজী মোহাম্মদ ইবনে আব্দুর রহমান তিনি হাদিস শাস্ত্রে দুর্বল এবং তার স্মৃতিশক্তি ত্রুটিপূর্ণ ইবনে আবিলাইলা আবদুল্লা ইবনে জায়েদ থেকে হাদিস শ্রবণ প্রমাণিত নয় এখানে আরও বিস্তারিত বলেছে এ হাদিসটা জৈপের জন্য আমি মূল অংশটুকু দেখালাম এটা শোনো দারিকুতনির তাহাকিক ইমাম দারিকুতনি নিজে বলে গেছে চিন্তা করে দেখেন যেই হাদিস থেকে তারা গ্রন্থ থেকে দলিল দিচ্ছে সেই যুগেই এই হাদিসগুলোকে জৈব বলেছে কিন্তু তাদের উস্তাদজি কিন্তু এইটাকে নিয়ে আসেনি এই জৈব কথাটাকে নিয়ে আসেনি এই জরারটাকে নকল করেনি এখন আমি কি বলবো আপনার উস্তাদকে আমরা বাটপার বলবো দাজ্জাল বলবো যে গোপন করেছে ইলম গোপন করেছে মহাদিসগণ সেই কালে জেব বলেছে ইমাম দারাকুতনি হাদিসটা সংকলন করেছে তিনি জেব বলেছে ইমাম তিরমিজি তিনি ইসলাম তিমিদের সংকলন করেছে তিনি জেব বলেছে অথচ আপনার উস্তাদ নিয়ে আসেনি এটাকে প্রতারণা নয় এখন আপনি কি বলবেন আপনার উস্তাদকে আপনার স্ট্যান্ডার্ডে মেপে এখন আপনি বাটপার দাঁত দাজ্জাল যা ইচ্ছা তাই বলেন আমাদের কোনো আপত্তি নেই সুপ্রস্ততা মণ্ডলী এই হাদিসটাকে একাধিক মহাদিস জেব বলেছে আমি দেখালাম তার মধ্যে সুরান তিরমিজিতে এবং তিরমিজি জেব বলেছে এবং দারাগতনি জেব বলেছে বিশেষ করে হ্যাঁ, ইমাম নবী রহমাল্লাহ আল খোলাসাত প্রথম খণ্ডে দুশো তিরাশি পৃষ্ঠায় হাদিসটা নিয়ে আসার পরে তিনিও জৈব বলেছেন এইভাবে ইমাম জাউজি রহমাল্লাহ তিনিও জৈব বলেছে ইমাম শাহকানি রহমাল্লাহ তিনিও জৈব বলেছে আল্লাহ নাসুদ্দিন আলবানি তিনিও সোনান তিরমিজি একশো চুরানব্বই নম্বর হাদিসে তাকে করতে গিয়ে জৈব বলেছে শোয়েব আপনার তাকে দৃষ্টি দিতে বলেছে একশো চুরানব্বই সোনান তিনি তাকে করতে গিয়ে হাফেজ জুবাইর আলী জাই তিনিও জৈব বলেছে তো এইভাবে একটা বড় জামাত এই হাদিসটাকে জৈব বলেছে কিন্তু দলিস নামাজের মাসালে এই কথাগুলোকে পুরোই হজম করে ফেলেছে আসেন আমি সংক্ষিপ্ত কিছুমাত্র এই রাবি প্রসঙ্গে আপনাদের সামনে কিছুটা শুধুমাত্র খোলাসা করব যদি আটজন মহাদিস বলেছে আমি দলিল দিয়েছি জাস্টিস তাকুসমানি অনুবাদটি যথেষ্ট ইসলামিক ফাউন্ডেশন দারাকুতনি যথেষ্ট তারপরে অতিরিক্ত কিছু তাহকিক আপনাদেরকে দিই তার মধ্যে ইমাম আহমেদ ইবনু হাম্মল রহমহল্লা তিনি আব্দুর রহমান আবিলাইলা সম্পর্কে তিনি বলছেন যে তিনি হচ্ছেন মুস্তারিবুল হাদিস দলিল আল ইলাল ওয়া মারিফাতুল রিজাল রাবি নম্বর আটশো বাষট্টিতে দুই নম্বর ইমাম আবি হাতেম রাজি রাইমাহুল্লাহ তিনি তার ব্যাপারে বলছেন যে তিনি তার পিতা আব্দুর রহমান থেকে কিছুই শোনেন নাই সূত্র বিচ্ছিন্ন আছে ইনকেতা আছে এটা ইমাম আবি হাতেম আর মারাসিল জীবনী নম্বর ছয়শো একাত্তর ইমাম ইজালি রহমাল্লাহ তার ব্যাপারে তীব্র সমালোচনা করেছে আর শিক্ষাত জীবনী নম্বর চোদ্দশো ছিয়াত্তরে ঠিক একইভাবে ইমাম নাসির রহমহল্লা তিনি বলেছেন তার হাদিস হাদিসের মধ্যে অনেক দুর্বলতা পরিলক্ষিত হয় জুয়াফা আমাত রকিন রাবি নাম্বার পাঁচশো পঁচিশ ঠিক একইভাবে ইমাম ইবনু হিব্বান এই রাবি প্রসঙ্গে তিনিও চরম সমালোচনা করেছেন এবং অনেক সমালোচনা নকল করেছেন আল মাজরুহিন রাবি নাম্বার নয়শো একুশ ঠিক ইমাম ইবনু আদি রহমাহুল্লাহ এই রাবি প্রসঙ্গে লাইলা প্রসঙ্গে তিনি তাকে জৈফ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার অধিকাংশ হাদিস যে ভুল অহম ছিল এটা তিনি তার বই লিখেছেন আল কামিল জীবনী নম্বর এক হাজার ছয়শো তেষট্টি ঠিক একইভাবে ইমাম জৌজি রহমহল্লা তিনিও তার তীব্র সমালোচনা করেছেন জুয়াফা ও মাতরুকিন রাবি নাম্বার তিন হাজার বাহাত্তর ইমাম জাহাবি রহমাহুল্লাহ তিনিও তার হিফসতে দুর্বলতা তার স্মৃতিশক্তি দুর্বল ছিল এ বিষয়ে আলোচনা করেছে লম্বা আলোচনা আছে বিশেষ করে আল কাশিফ রাবি নাম্বার পাঁচ হাজারে মানে জীবনী নাম্বার পাঁচ হাজারে তীব্র আলোচনা তিনি করেছেন এখানে সমালোচনা করেছেন এই ধরনের অনেক আপনাকে যারা দিতে পারবো আমি মাত্র আটজনের যারা দিলাম আর আটজন মহাদেশ সহসুর হাদিস থেকে জেব বলেছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমরা এখানে বোঝাতে চাইছি দলিল নামাজের মাসাইল যেটা মৌলানা রিজাল করিম আবরারের উস্তাদ লিখে লিখেছে একজন উস্তাদ নাই পাঁচ পাঁচজন উস্তাদ মিলে বইটাকে রচনা করেছে বইটা বর্ধিত সংস্করণ পাঁচজন মুক্তি মিলে লিখেছে তারপরে এই বইটার প্রথম যে হাদিস আমরা দশ নম্বর এপিসোড দেখেছি প্রথম হাদিসটাই এই দলিত নামাজের ওসুল দিয়েই আমি সেটাকে জেব প্রমাণ করেছি রেজল করিম আবরার একটা কলব দিতে পারেনি এখন তো খোঁচা দিতে পারেনি দুই নম্বর আজকে দেখলাম দুই নম্বর দলিলটা এটা ইমাম তিরমিজি থেকে নকল করেছে হাদিসটা তিরমিজি জৈব বলেছে দারাকুতনি জৈব বলেছে ইমাম শাহকানি জৈব বলেছে সোহেব আপনার দৃষ্টি দিতে বলেছে আলবানি জেব বলেছে ইমাম নবী জেব বলেছে এইভাবে ইমাম ইবনু কাসির বলে তিনি জেব বলেছে কিন্তু এটাকে গোপন করে ফেলেছে এখন এটা প্রতারণা কি প্রতারণা নয় রেজাল করিম আবরাদের ভাষা অনুযায়ী এটাকে আপনারা কি বলবেন আপনারা নিজেরাই ঠিক করেন আমরা বলছি যে বইটার যদি আমরা পোস্টমর্টম করতে যাই কমপক্ষে কয়েকশোখানে এপিসোড দরকার আছে যে জৈফ হাদিসকে সহি বানিয়ে দিয়েছে সহিকে জৈব বানিয়েছে কিন্তু মুজফর বিন যতগুলো এপিসোড করেছে একটাও এখন এমন নজির পেশ করতে পারেনি যে সহি হাদিসকে জৈব বা জাল বলে ফেলেছে জালকে সহি হাদিস করতে পেরেছে এমন কোনো নজির দিতে পারেনি কিন্তু একদম স্বীকৃত জৈফ হাদিসকে তাদের বই দলিল হিসেবে পেশ করেছে সহি হিসাবে এটা কত বড় খেয়ানত আপনার আপনারা বিশ্লেষণ করবেন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু